নবীজি আমার হাদিসের ভিতরে সাত করেন উম্মতের শোনে রেখো আমি যে তোমাদের মাঝে কত বড় নবী আমার রাসুল বলেন হায়াতি খৈরুল্লাকুম আমার হায়াত তোমাদের জন্য কল্যাণ আমার জীবন তোমাদের জন্য কল্যাণ আমার আগমন তোমার জন্য কল্যাণ আমার পৃথিবী থেকে ইন্তিকাল করা তোমাদের জন্য কল্যাণ হাসরের ময়দানে আমি রসুল করলাম কবরের জগতে আমি করলাম ইয়মে মাহসার আমি তোমাদের জন্য করলাম এবং বেহেস্তের মধ্যে আমি তোমাদের জন্য করলাম আওয়াজ দিয়ে বলুন সবাহান এই জন্য আল্লাহ পাক বলেন বোমা আরে সাল্লাক ইল্লা রহমত সমস্ত বিশ্ববাসীর জন্য সমগ্রবাসীর জন্য আল্লাহ ব্যতীত সকল কিছুর জন্য আমি তোমাদের জন্য রহমত হয়ে পৃথিবীতে এসেছি চিৎকার দিয়ে বলুন আমার আসল বলেন তোমরা মনে করো না আমি পৃথিবীতে যতদিন হায়াত পাবো যতদিন থাকবো ততদিন তোমাদের জন্য রহমত না না আমার রসল স্পষ্ট করে বলেন ফাইজাম আনা মৃত্যু যখন আমি রসুল তোমাদের থেকে পর্দা করে চলে যাব আমি রসুল যখন তোমাদের জন্য পর্দার আড়ালে থাকব আমি রসুল যখন তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাব কান তোফাতি তখন আমার চলে যাওয়াটাও তোমাদের জন্য কল্যাণ আমার হায়াতের জীবন যেভাবে কল্যাণ আমার ওফাত আমার কল আমার চলে যাওয়াটা এটা তোমাদের জন্য কল্যাণ অবস্থায় বলুন না সুবাহান আমার রাসুল এরশাদ করছেন আমার হায়াতের জিন্দেগি যেমন কল্যাণ আমি চলে জায়গা চলে যাওয়ার পরেও তোমাদের জন্য কিভাবে কল্যাণ হবে ঠিক কিনা আমাদের মনে একটা প্রশ্ন সবার আছে আপনি তো চলে যাবেন এর আপনি আমাদের উপর কি কল্যাণ করবেন আমাদের উপর আপনি কি এহসান করবেন আমার রাসুল বলেন অম্মতের শোনে রেখুন তোমাদের সমস্ত আমার কাছে আমার উন্মতের আমল আমার কাছে আল্লাহ পাক পাঠায় দেবেন আমার সামনে পেশ করা হবে হয়তো আমি তোমাদের কাছে নাই তোমাদের সাথে নাই পৃথিবীতে আমি কবরের জগতেও আল্লাহ পাক আমার উন্মতের আমল বলু আমার দরবারে আমার কাছে পেশ করা হবে জোর বলুন সোবাহান আল্লাহ ফাইন রাইতু খাইরান আমি যখন দেখব পাহাড়িকাবাসী এলাকার একজন আমার উম্মত সেই অনেকগুলো নামাজ পড়েছে সেই অনেকগুলো ভালো কাজ করেছে সেই মা বাবার সেবা করেছে সেই মসজিদের খেদমত করেছে সেই মসজিদে টাকা পয়সা দান করেছে আজকে পবিত্র জমার দিন আমার শানে দরুদ পড়েছে যখন আমার কাছে আমার উম্মতের সুসংবাদ ভালো কোনো সংবাদ আমার নিকট এসে যায় আমার রসুল বলেন হামি তখন আমি আল্লাহর প্রশংসা করি আমার উম্মত পাহাড়িকাবাসী এলাকাতে বসে বসে সে আমার উম্মত ভালো কাজ করেছে আর যখন আমি দেখি আমার কোনো অন্যায় করেছে পাপ করেছে সে বড়ই গুণা করেছে সে মাদক সেবন করেছে কারো ওপর জুলুম করেছে টাকা চুরি করেছে গাড়ি চুরি করেছে মোবাইল চুরি করেছেন ল্যাপটপ চুরি করেছেন মসজিদ থেকে জুতা চুরি করে চলে গিয়েছে একজন উমর মহানবীর মহাব্বত নিয়ে আল্লাহর প্রেম নিয়ে মসজিদে নমাজ পড়তে এসেছে কোনো চোর যখন নবীর উম্মত যখন জুতো চুরি করে নিয়ে যায় তখন আমার নবীর খারাপ লাগবে না ভালো লাগবে আপনারা শুনলে আপনাদের খারাপ লাগে না ভালো লাগে উম্মত যখন কোনো পাপ করে কোনো গুণা করে তখন আমার রাসুল বলে দেন আমি ওই বান্দার জন্য ক্ষমা প্রার্থনা করি আমি ওই বান্দার জন্য ক্ষমা প্রার্থনা করি উম্মতরে আমি তোমার কাছে ইসলাম পৌঁছে দেওয়ার জন্য আমি পৃথিবীতে কতই না কষ্ট সহ্য করেছি আমি ওদের ময়দানে দমদান মোবারক শহীদ করেছি আমি আমার বাহাদুর জিবরাইল আমিন এই ওহি নিয়ে চব্বিশ হাজার বার আমার কাছে এসেছে আমি আমি নবী রসুল কোনোদিন তার আমি ঘুমাতে পারি নাই শুধু ইসলামকে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তোমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বানার জন্য সোনার মানুষ বানার জন্য সত্য কথা বলার জন্য চুরি থেকে বাঁচানোর জন্য গান বাঁচানা থেকে বাঁচানোর জন্য দুর্নীতি থেকে বাঁচানোর জন্য ডাকাতি থেকে বাঁচানোর জন্য জুলুম থেকে বাঁচানোর জন্য আমি রসুল শান্তিতে পিঠের সাথে আমি আরামের বিছানাকে সুন্দর করে আরামের সাথে লাগাইতে দিই নাই আমি কোনোদিন ফ্যাট ভরে খেতে পারি নাই আমি উন্মতি উন্মতি করে সারা জীবন শেষ করেছি হাসরের ময়দানে উন্মতি উন্মতি করে আমি পাগল হয়ে যাব সুতরাং আমার উন্মত যখন কামনা করে তখন আমি রসুল কি করব তখন আল্লাহর কাছে ওই উম্মতের জন্য আমি ইস্তাগফার তো রাখুন আমি গোনা মাপ আমার রসুল এই হায়াতের জিন্দগিতে হাইর আল্লাকুম আমার রসুল ওফাতের জিন্দগি হাইর আল্লাকুম আমার রসুল হাসানের ময়দানে সুপারিশ করবেন হাইর আল্লাকুম আওয়াজ দিয়ে বলুন না সবাহান আল্লাহ আমার রসুল বলেন ইন্না মালাকান মুআক্কালুন একজন ফেরেস্তা নিয়ে যেত তাকে ইয়াউমাল জুমাতি মান সাল্লা আলান নাবিয়্যি ইউবাল্লিগুন নাবিয়্যা ইয়াকুলু যখন আমার কোন উম্মত আমার উপর যখন দরুদ শরীফ পড়ে দরুদ শরীফ পাঠ করে তখন আল্লাহ রব্বুল আলমী নিয়োজিত করেছেন ওই ফেরেস্তা আমার নবীর কাছে ওই উম্মতের নাম ঠিকানা সহ ওই উম্মতের বাবার নাম সহ ওই উম্মতের মায়ের নাম সহ আমার রসুলের দরবারে পাঠিয়ে দেয় আওয়াজ দিয়ে বলুন সুবাহান ওই ফেরেস্তা আনন্দিত হয়ে খুশি হয়ে বলেন ইয়া আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার অমুক সাল্লা সাল্লাহ আলাইকা আপনার উপর রহমতের দোয়া করেছে আপনার উপর দরুশ্বরী পাঠ করেছে এই জন্য আমার রসুল বলে দিলেন তোমরা তোমাদের ঘরে দরুশ্বরী পরম ওয়ালা তাজা আলু বইও তাকুন মাকাবিরা তোমাদের ঘরকে তোমরা কবরস্থান বানায় না আমার রাসুল বলেন লান আল্লাহ ইয়াহুদা আমার রাসুল ইহুদিদের জন্য বদুয়া করলেন লান আল্লাহ ইহুদা ইহুদিদের উপর বদুয়া লানত অভিশাপ পড়ুক ইত্তাহাজু কবুরা আম্বিয়া ইহিম মাসাজিদা তারা নবীদের কবরকে মসজিদ বানায় তারা নবীদের কবরকে সিজদার জায়গা বানায় তারা নবীদের কবরকে সিজদার জায়গা বানায় তারা নবীদের কবরকে আগে মসজিদ বানাই সিজদার স্থান বানাই আমার রাসুল না আমার রে তোমরা আমার কবরকে সিজদার জায়গা বানাইও না যদি আমার প্রতি তোমাদের মহাব্বত থাকে তোমাদের জন্য আমি রসুল মহাব্বতের উশিলা মহাব্বতের প্রতীক স্বরূপ সম্মানের প্রতীক স্বরূপ নিদর্শন স্বরূপ আমি তোমাদের জন্য দরুজ শরীফের হাদিয়া রেখে যাচ্ছি আওয়াজ দিয়ে বলুন সুবাহান খবরদার আমার কবরে সাজদা করবে না আমার কবরে সাজদা করবে না নাম আল্লাহ রব্বুল আলমিন জানাজার নামাজে রুকু সিজদা নিষেধ করে দিয়েছেন কারণ সামনে একটা মুর্দা আছে কারণ সামনে একটা কি আছে মুর্দা আছে এই জন্য একজন মুর্দা যেহেতু আছে আমরা নামাজ তো আল্লাহর জন্য করি সিজদা আল্লাহর জন্য হবে কিন্তু সামনে একটা মুর্দা থাকার কারণে হিন্দুরা বলবে ইহুদিরা বলবে তোমরাও তো জানাজার নামাজে মুর্দাকে সামনে রেখে তোমরা সিজদা করো আমরা মূর্তিকে সিজদা করে অসুবিধা কোথায় তোমরা তো জানাজার নামাজে মুর্দাকে সামনে রেখে সিজদা করো তাহলে তোমাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্যটা কি হলো এই জন্য জানাজার নামাজ যেখানে রুকু আর সিজদা নাই কারণ যা বাহির থেকে দেখতে দেখা যাবে আপনি মনের মধ্যে যত নিয়ত করুন বাহির থেকে দেখা যাবে আপনি একটা মুর্দাকে সামনে নিয়ে সেজদা করতেছেন রুকু করতেছেন এই জন্য জানাজার নামাজে রুকু ও সেজদাকে বাদ দিয়ে দিয়েছে এই জন্য আমার রাসুল বলেন তোমরা কবরকে মসজিদ বানায়ও না সিজদার জায়গা বানায়ও না কবর হলো জিয়ারতের স্থান কবর কিসের স্থান জিয়ারতের স্থান সুতরাং আমার কবরে তোমরা দরুদ শরীফ পাঠ করবে দরুদ শরীফ পাঠ করা আমার রওজায় পাকে আসতে পারাটা মহা সৌভাগ্যের ব্যাপার আমার রওজায় পাকে আসতে না পারলেও মত তুমি যেই জায়গায় থাকো না কেন সেখান থেকে দূরত করলে আমি রসুল বলতে পারি আমার উপর আমার উম্মত আমার উপর দরদ পাঠ করেছে আওয়াজ দিয়ে বলুন সুবাহ